আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার নিয়ামত বলতে শেষ নাই আল্লাহ তালার অশেষ রহমত অশেষ নিয়ামত যা উনি আমাদের পৃথিবীতে দিয়েছেন দেখুন আমি বিগত এই টমেটো গাছটা থেকে আপনাদের কিছু শিক্ষা দিচ্ছি মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন সব কিছুই দিয়েছেন আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুই তিনি রিজিক যাতা তিনি সব কিছুই আমাদের দেখভাল করেন তো একটাবার ভাবুন তো যে টমেটো গাছটাতে এতগুলো টমেটো ধরছে সেই টমেটো কি আপনি দিছেন বা আমি বানাইছি না সেগুলো কিন্তু আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিছে দেন প্রতিটা ডালে ডালে টমেটো একটা টমেটো গাছ থেকে মিনিমাম একশো দুইশোটা টমেটো ধরে তো আপনি একবার ভাবুন তো একটা টমেটো গাছে যদি একটাই টমেটো ধরতো তাহলে কি আমরা এই টমেটো পর্যাপ্ত পরিমাণে পেতাম পেতাম না আমরা চাষে লস খেতাম লাভবান হতাম না তো আমাদের একটা টমেটো গাছে প্রায় চার থেকে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজিও টমেটো আসে তো আল্লাহ তালার এসব অশেষ রহমতের পরেও আমরা অনেকে অসন্তুষ্ট বোধ করি ঠিকমতো নামাজ কালাম পড়ি না তারপরে আপনার ইবাদত করি না জাকাত দেই না অনেকে চোর বাটপার বাটপারি করে তো একবার যদি আল্লাহ তালার নিয়ামত উঠে যায় তাহলে আপনি কি করবেন দেখেন এই টমেটোটা প্রথমে সবুজ থাকে সবুজের থেকে একটা ই ডিপ কালার হয় হলুদ ডিপ কালার হয় তারপরে লাল হয় তারপরে পাকে তারপরে মানুষ খায় এটা সবজি হিসেবেও খেতে পারবেন এবং কি এটা এমনিতেও খেতে পারবেন এটা অনেক সুন্দর একটা ফল টমেটো দেখেন তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তালার প্রতি শক্তি আদায় করি না সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষের সুস্থতা আপনি যদি সুস্থ থাকেন এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই তাই একবার মহান আল্লাহ তাল্লাহ হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছিল হ্যাঁ রাসুল হ্যাঁ বন্ধু তুমি বলো তো সবচেয়ে বড় নিয়ামত কোনটি তখন আমার হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জবাব দিল যে হে মহান রব্বুল আলমিন আমি বলতে চাই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত বা আমার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা আমি যদি সুস্থ থাকি তাহলেই আমার এটাই বড় নিয়ামত তে আমরা অনেকেই খারাপ পথে আছি ভালো কাজ করি না তো আল্লাহ তালা আমাদের প্রতি বরকত আস্তে আস্তে তুলে নেয় আমরা কেন বুঝি না কারণ আল্লাহ তালার নিয়ামতগুলো আমাদের আস্তে আস্তে আমরা নিজেরাই নষ্ট করি আল্লাহ তালা আমাদের বিনা কারণে তুলে নেয় না আমাদের যে কোনো একটা কারণ থাকে আমরা আল্লাহ তালাকে ভুলে যাই পাপে জর্জরিত হই কিন্তু আল্লাহ তালা আমাদের মাফ করে দেন আপনি যদি সুন্দর মনে আল্লাহ তালার প্রতি ধ্যানে যদি আপনি মাপ চান অবশ্যই আপনি মাফ পাবেন তো এইসব ভিডিও দেওয়ার মানেই হচ্ছে আল্লাহ তালার প্রতি আপনি নিয়ামতকে স্বীকার করুন যে আল্লাহ তালা আমাদের বড় বড় নিয়ামত দিয়েছে এবং কি আমাদের সুস্থ রেখেছে এবং কি গাছপালা সৃষ্টি করে তিনি ফল ফুল আমাদের খাওয়ার তৌফিক দিয়েছেন তো আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো নিয়ামত বা অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব ডিসকভারি টেলিভিশন টোয়েন্টি ফোর আর মামুন হুসাইন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন বেলাইকনে টিপ দিয়ে সকল ভিডিওর আপডেট পেতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ দোয়া করবেন আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আর নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগিয়ে দেন আজকে এই পর্যন্তই আল্লাহ